রোলটা বড় কিন্তু আমার এখনকার রোলটা আরো অনেক তুই যে আম এক জীবন কম মনে হয় দেখলে তোরই আপনার ত্যাগের কষ্টে পাওয়া যে সন্তান তার জন্যই সবচেয়ে আদরে সবচেয়ে যত্নে তৈরি মেরলি baby The same square quality.